নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমি রিপন আজকের ভিডিওতে আমি কামিং চ্যাটের কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব কামিং চ্যাটের কিছু নতুন আপডেট এসেছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর তারা দিয়েছে যেটা আমাদের প্রত্যেক কামিং চ্যাট ইউজারদের মনে ঘোরাফেরা করছে সেই প্রশ্নগুলোর উত্তর দেব এবং সেই সাথে আপনারা দেখেছেন আমি গত একটা ভিডিওতে বলেছিলাম এবং তাদের অফিসিয়াল ঘোষণা তারা বলেছিল যে সতেরো তারিখে সোসব যেটা যেটাতে আমরা কেএসএক্স এবং মিনি ইত্যাদি তাদের যে টোকেন রয়েছে সেগুলো সোয়াপ করতে পারবো সেই সোয়াপটা তারা নিয়ে আসবে কিন্তু এখনও পর্যন্ত সেই সোয়াপ সম্পর্কে অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি কেন আসেনি এবং এটাতে কেন দেরি হচ্ছে সেই বিষয়টা আমি ভিডিও শেষের দিকে বলবো তাই সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা কামিং চেয়ার এখনও ব্যবহার করা শুরু করেনি বা নতুন নতুন ব্যবহার করছেন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে কামিং চেয়ারের সকল আপডেট আপনারা সবার আগে পেয়ে যান এবং সেই সাথে প্রত্যেক দিন ভিডিওর আগেও আগে পরে কিছু কিছু আপডেট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি টুইটার হ্যান্ডেলে শেয়ার করে থাকি ফেসবুকে আমার একটা গ্রুপ আছে সেখানে দিয়ে থাকি এগুলোর লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চাইলে সেখানে যুক্ত হয়ে থাকতে পারেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে চলে যাচ্ছি ছোট্ট একটা ইন্ট্রোতে ফিরছি ইন্ট্রোর পরে আবারও সকলকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি সরাসরি চলে যাচ্ছি মূল আলোচনায় আপনারা দেখতে পাচ্ছেন আমি কামিং চ্যাটের যে একটা প্রজেক্ট রয়েছে শেরপা এক্স আপনারা ইতিমধ্যে শেরপা এক্সের সাথে পরিচিত আছেন আমি আশা করছি আমি শেরপা এক্সের মিডিয়াম যে অ্যাকাউন্ট রয়েছে মিডিয়াম অ্যাকাউন্টে রয়েছি এবং এইটা আমরা পাবো হচ্ছে কামিং চ্যাটের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল রয়েছে সেই টুইটার হ্যান্ডেলে এই এই পোস্টটা তারা রিটুইট করেছে কামিং চ্যাট রিটুইট করেছে এবং আপনি যদি কামিং চ্যাটের টেলিগ্রামে যুক্ত হয়ে থাকেন সেখানে এটা পেয়ে যাবেন আমি এটা নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করব বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর যেটা আমাদের প্রত্যেক কামিং চ্যাট ইউজারের মনে ঘোরাফেরা করছে তারা দিয়েছে সেই প্রশ্নগুলো নিয়েই আমি ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এখানে প্রথমে যে প্রশ্নটা রয়েছে যে সো সোয়াপটা কী আমরা শুনছি যে একটা সোয়াপ আসছে সো সোয়াপ আপনারা আপনারা ইতিমধ্যে হচ্ছে বেশ কিছু সোয়াপের সাথে পরিচিত আছেন যেমন ইউনিসোয়াপ আছে এই ধরনের অনেক সোয়াপ রয়েছে আপনারা সেগুলোর সাথে পরিচিত আছেন সো সোয়াপটাও সেরকম একটা সোয়াপ অর্থাৎ একটা এক্সচেঞ্জ এখানে আমরা যে কোনো ধরনের টোকেনকে একটা টোকেন থেকে আর একটা টোকেনে রূপান্তরিত করতে পারবো এটা সবাই কম বেশি বুঝবেন এটাতে ডিটেলসে বলার কিছু নেই পরের প্রশ্নে যাচ্ছি পরের প্রশ্ন হচ্ছে how does Sherpa X work Sherpa এক্সে আমরা কিভাবে আমাদের এই টোকেনগুলোকে সোয়াপ করব অর্থাৎ এই যে যে সো সোয়াপ বিষয়টা সো সোয়াপ যে সোয়াপটা এটা হচ্ছে শেরপা এক্সের একটা সাবজেক্ট শেরপা এক্স প্রজেক্টটার মধ্যে সো সোয়াপটা আসছে এখানে আমরা তার আগে যদি আমাদেরকে সো সোয়াপ ঠিক করে ব্যবহার করতে হয় তাহলে আমাদেরকে জানতে হবে যে শেরপা এক্সটা আসলে কি হ্যাঁ এটা হচ্ছে শেরপা এক্স হচ্ছে এখানে সরাসরি আমরা আমাদের যে মিনি টোকেন রয়েছে আমাদের যে এসবিটিসি আমরা ক্লেম করেছি সেইগুলোকে আমরা সরাসরি ইথারিয়ামে ট্রান্সফার করতে পারবো ইথারিয়ামে কনভার্ট করতে পারবো তবে এখানে কিছু কথা আছে আপনারা দেখুন এখানে তারা একটা ছবি শেয়ার করেছে শেপাএক্স এখানে লেখা আছে মিনি ডাব্লু এএসএম প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিনি ডাব্লু এএসএম লেখা রয়েছে এই ডাব্লু হচ্ছে আমাদের যে টোকেনগুলো এখন আমাদের ওয়ালেটে আছে সেটা হোক কেএসএক্স হতে পারে মিনি হতে পারে এসবিটিসি এইটা ডাব্লিউ এএসএম মডিউলে রয়েছে আমাদেরকে প্রথমে এইগুলোকে কনভার্ট করে ইভিএম e মডিউলে নিয়ে আসতে হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তারা দেখিয়ে দিয়েছে মিনি একটা উদাহরণ হিসেবে দেখিয়েছে মিনি ডাব্লিউএসএম যেটা আছে এটাকে আমাদেরকে মিনি ইভিএম e করতে হবে এবং এই ইভিএম e থেকে আমরা পরবর্তীতে ইথারিয়াম ইভিএম e রূপান্তরিত করতে পারবো এবং সেখান থেকে আমরা ইথারিয়ামে উইথড্র করতে পারবো এইটা হচ্ছে একটা প্রসেস যে প্রসেসটা শেরপা এক্স নিয়ে আসছে শেরপা এক্স প্রজেক্টটা নিয়ে আসছে আমরা এইভাবে শেরপা এক্সকে ব্যবহার করে সোসোয়াপ ব্যবহার করতে পারবো এবং সেই সাথে হচ্ছে আমরা আমাদের যে টোকেনগুলো রয়েছে সেগুলোকে সোয়াপ করে আমাদের কাঙ্ক্ষিত টোকেনে নিয়ে যেতে পারবো এরপরে যে প্রশ্নটা রয়েছে এটা হচ্ছে যে এই প্রশ্নটা আমাদের সকলের জন্য ইম্পর্টেন্ট আমরা তো সো সোয়াপ নামে একটা সোয়াপ পেতে যাচ্ছি এই সো সোয়াপে আসলে পেয়ারটা কি হবে অর্থাৎ পেয়ার বলতে আপনারা যারা ট্রেডিংয়ের সাথে যুক্ত আছেন তারা জানবেন যে আমরা বাইন্যান্সে ট্রেড করি অনেক সময় সেখানে আমরা ইউএসডিটি পেয়ারে ট্রেড করি তারপরে দেখা যায় বিটিসি পেয়ারে ট্রেড করি তারপর অন্যান্য ইথারিয়াম পেয়ারে ট্রেড করা যায় বিভিন্ন পেয়ারে মানে একটা টোকেনকে আপনি যে অন্য যে টোকেনে রূপান্তরিত করতে চান সেটা হচ্ছে পেয়ার তো এখানে সোসোয়াপ কি পেয়ারে প্রথমে আমাদেরকে সাপোর্ট দিবে এটা হচ্ছে শেরপায়েক্স যেটা যে প্রজেক্ট আছে তারা জানিয়ে দিয়েছে প্রথমে আমাদেরকে শুধু এখান থেকে মিনি পেয়ার এবং কেস এক্স পেয়ারের আমরা এখান থেকে সোয়াপ বা এক্সচেঞ্জ করতে পারবো অর্থাৎ আপনি কেস এক্সকে এক্সচেঞ্জ করে মিনি নিতে পারবেন এবং মিনিকে এক্সচেঞ্জ করে কেস এক্স নিতে পারবেন এর বাইরে কিছু না কারণ এখন সোসোয়াপের যে ভার্সনটা আমাদের সামনে লঞ্চ হতে যাচ্ছে তারা যেটা ঘোষণা দিয়েছে সেটা হচ্ছে বেটা ভার্সন বেটা ভার্সনে এর বাইরে আমরা কিছু পাবো না তবে আসছে মার্চে আমাদের সামনে এটার যখন ফুল ভার্সন ওপেন হবে সো যখন পুরো ভার্সন আমরা পাবো তখন আমরা এটাকে এখানে ইউএসডিটি পেয়ার সহ অন্যান্য বিভিন্ন পেয়ার ইথারিয়াম পেয়ার আমরা এখানে হয়তো পাবো প্রথমের দিকে ইথারিয়াম পেয়ার পাবো মিনির বিনিময় ইথারিয়াম কেসেক্সের বিনিময় ইথারিয়াম দেন আমরা হচ্ছে ইউএসডিটি পেয়ার সহ বিভিন্ন স্টাবেল কয়েনে কয়েন পেয়ারে পাবো স্টাবেল কয়েন নিয়ে একটা ব্যাপার শেষে রয়েছে যেটা কামিং যেটার একটা ঘোষণা আছে এই কারণেই হচ্ছে মেইনলি কামিং চ্যাটের যে সোয়াপটা আসার কথা সো সোয়াপটা আসার কথা সো সোয়াপটা আসতে একটু দেরি হচ্ছে এটা আমি ভিডিও শেষের দিকে শেয়ার করব চলে যাই পরের প্রশ্নে পরের প্রশ্ন হচ্ছে what are the gas fees on so swap অর্থাৎ আপনারা জানেন আমরা যে সোয়াপ থেকে যে কোনো সোয়াপ থেকেই সোয়াপ করতে যাই না কেন ইউনিসোয়াপ হোক প্যানকেক সোয়াপ হোক যেখান থেকে সোয়াপ করতে যাই সেখানে আমাদেরকে কিছু ফিস দিতে হয় যেটাকে গ্যাস ফিস বলে হ্যাঁ সোয়াপের জন্য এখানেও আমাদেরকে সো সোয়াপে কিছু ফিস দিতে হবে এখানে তারা বলছে যে আমাদের সো সোয়াপে ফিস হবে তিন পার্সেন্ট অর্থাৎ আপনি যদি আপনার কেস এক্স দিয়ে আপনি মনে করেন যে পরিমাণ কেস এক্স দিলেন সাপোজ একটা উদাহরণ যদি আমি দিই আপনি একটা কেস এক্স দিলেন আপনি সেখানে একশো মিনি পাবেন তাহলে আপনার এই ট্রেডটা থেকে তিনটা মিনি কেটে নেওয়া হবে অর্থাৎ থ্রি পার্সেন্ট প্রতি একশো মিনি যখন আপনি পাচ্ছেন সেখান থেকে আপনাকে তিনটা মিনি কেটে নেওয়া হবে এইটা হচ্ছে সোসোফের গ্যাস ফিস পরবর্তী প্রশ্ন হচ্ছে পরবর্তী প্রশ্ন লিকুইডিটি মাইনিংয়ের ব্যাপারে আমরা লিকুইডিটি মাইনিংয়ের ব্যাপারে এখন যাব না ওইটা আমাদের খুব একটা দরকার হবে না আমরা যারা নর্মাল ইউজার আছি ওটা হচ্ছে যারা লিকুইডিটি প্রোভাইড করবে তাদের জন্য তারা যারা বড় বড় ট্রেডার বা বড় বড় ইনভেস্টর তাদের জন্য আমরা এর পরের প্রশ্নে চলে যাব এর পরের প্রশ্ন হচ্ছে how user use so swap এটাও বেশ ইম্পর্টেন্ট আমাদের সকলের জন্য ব্যাপারটা হচ্ছে আমরা কিভাবে সো সোয়াপটা ব্যবহার করতে পারি এখানে তারা বলেছে এখনই আমরা সোসো অ্যাপটা ব্যবহার করতে পারছি না আমরা যারা ইউজার আছি তারা ব্যবহার করতে পারছি না কারণ হচ্ছে এটা এখনও অফিসিয়ালি লঞ্চ হয়নি অফিসিয়ালি লঞ্চ হওয়ার পরে কামিং চ্যাট তাদের টুইটার হ্যান্ডেলে এটা জানিয়ে দেবে বলেছে এখানে লিখেছে detail tutorial will be posted on Twitter after SoSo app is officially launch যখন এটা অফিসিয়ালি লঞ্চ হবে তখন টুইটারে জানিয়ে দেওয়া হবে এবং সবাই এখান থেকে তখন ট্রেড করতে পারবে এক্সচেঞ্জ করে নিতে পারবে পরের প্রশ্ন how is Sherpa X processing now Sherpa X এখন কিভাবে প্রসেস শেরপা এক্সে বর্তমানে আপনারা জানেন আমাদের ক্রিপ্টো মার্কেটে বেশ কিছু স্টাবেল কয়েন আছে যে কয়েনগুলো যখন মার্কেট ডাউন হয় বা আপ হয় তাদের প্রাইস প্রায় সেম থাকে বেশিরভাগ সময় একই থাকে বললে চলে যেমন ইউএসডিটি ইউএসডিসি ডাই ইত্যাদি কয়েন রয়েছে এই কয়েনগুলোর প্রাইস সেম থাকে এই কয়েনগুলোর প্রাইস সেম থাকার কারণে আমরা এই কয়েনগুলো দিয়ে ট্রেড করতে পারি অর্থাৎ আমি যদি মনে করেন একটা কয়েন দিয়ে মানে আমি বিটিসি কিনেছি তাহলে আমি বিটিসিটাকে যখন সেল দিব তখন সেটাকে আমি ইউএসডিটিতে বা ইউএসডিসি ডিসিতে বা ডাইতে রূপান্তরিত করে রাখবো ফলে কি হবে আমার যখন মার্কেট ডাম্প করবে প্রাইস নিচে নেমে যাবে তখন আমার এই কয়েনগুলোর প্রাইস নিচে নামবে না আমি যে পরিমাণ এখান থেকে অর্থ উপার্জন করেছি সেটাকে আমি চাইলে যে কোনো সময় উইথড্র করতে পারবো একই পরিমাণ পরিমাণ কমার কোনো ভয় থাকবে না এইখানে শেরপা এক্স সেই কাজটা করছে তারাও একটা স্টাবেল কয়েন নিয়ে আসার চেষ্টা করছে তারা ইউএসডিসি বা ইউএসডিটির মতো একটা স্টেবল কয়েন নিয়ে আসছে এটার বিষয়ে তারা বলছে যে পরবর্তীতে জানানো হবে পরের প্রশ্ন হচ্ছে what is the use of KSX অর্থাৎ কেএসএক্স কীভাবে ব্যবহার করা যাবে কেএসএক্সের একটা বড় ব্যবহার তারা নিয়ে আসছে আমাদের জন্যে যেটা হচ্ছে তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে কামিং চ্যাট ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তাদের খুব তাড়াতাড়ি একটা ডিসেন্ট্রালাইজড প্লাস প্ল্যাটফর্ম আসবে এবং এক্স খুব তাড়াতাড়ি একটা গেমিং প্ল্যাটফর্মও নিয়ে আসবে যেখানে এই এক্সটা ফি হিসাবে ব্যবহার করা হবে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যখন একটা প্রজেক্ট নতুন কোনো প্রজেক্ট নিয়ে আসে বিশেষ করে গেমিং প্রজেক্টে যদি আমরা ধরি গেমিং প্রজেক্টে অনেক মানুষ জুড়ে যাবে এবং তাদেরকে অবশ্যই এখানে চার্জ দিতে হবে এবং সেই চার্জটা যখন অনলি কেএসএক্স এ পে করতে পারবে তখন এর ভ্যালুটা নিঃসন্দেহে অনেক বেশি হবে অনেক বেড়ে যাবে যেমন আপনারা জানেন প্রত্যেকটা কয়েনই কোনো না কোনো প্ল্যাটফর্মে কোনো না কোনো কারণে সব চার্জ হিসাবে ব্যবহৃত হয় বেশ কিছু কয়েন এরকম রয়েছে বা টোকেন এরকম রয়েছে সেই রকম কেএসএক্সকেও একটা টোকেন হিসাবে ব্যবহার করা হবে এই হচ্ছে মোটামুটি আমাদের প্রশ্নের উত্তর যেগুলো হচ্ছে এক্স দিয়েছে তাদের মিডিয়া ব্যাম এবং কামিং চার্ট এটাকে রিটুইট করে আমাদেরকে বলে দিয়েছে আমাদেরকে জানানোর চেষ্টা করেছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর সেই সাথে আমি বলেছিলাম ভিডিওর প্রথমে যে শেষে আমি বলবো যে কেন সোর্স অপটা আসতে এত দেরি হচ্ছে এই বিষয়ে তারা একটা ভিডিও দিয়েছে কামিং চার একটা ভিডিও দিয়েছে ভিডিওতে তারা স্পষ্ট বলে দিয়েছে যে আমরা কিছু সমস্যা ফেস করছি কারণ হচ্ছে আমাদের যে ইউজাররা আছে ইউজারকে ইউজারদের ইউজার আইডি আইডেন্টিফাই করতে আমাদের সিস্টেমে কিছু প্রবলেম হচ্ছে এই প্রবলেমগুলো সলভ করার তারা চেষ্টা করছে যত দ্রুত সম্ভব তাদের এই সিস্টেমের প্রবলেমগুলো সলভ করার পরপরই আপনারা সোসো অ্যাপকে লাইভ দেখতে পাবেন সেই পর্যন্ত অপেক্ষা করুন তবে হতাশ হওয়ার কিছু নেই কামিং চার একটা সম্ভাবনাময় প্রজেক্ট এটা অবশ্যই তাদের সব যখন তারা বলেছে নিয়ে আসবে হয়তো কিছু দেরি হবে এরকম আমরা দেখেছি প্রায়শই হয়ে থাকে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে সাথে থাকতে হবে আর আপডেট যদি আপনি সবার আগে পেতে চান অবশ্যই আমার টুইটার হ্যান্ডেলে যুক্ত হয়ে থাকবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পাবেন এবং সেই সাথে অবশ্যই আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান বেল বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন